থেকে এই সুদ থেকে বাঁচার উপায়গুলো কি আমি যদি আপনাকে বিকল্প পথ যদি দেখাতে না পারি আমি সুদের বিরুদ্ধে যতই ওয়াশ করি এই ওয়াশ কোনো কাজে আসবে না আমি আপনাকে বললাম আপনি শুকরের গুস্ত হারাম শুকরের গুস্ত খাবেন না আপনাকে বিকল্প পথ দেখাতে হবে আপনি গরুর মাংস খান ঠিক কিনা আপনি ছাগল ছাগলের মাংস খান মুরগির মাংস খান মহিষের মাংস খান সমস্যা কোথায় হালাল প্রাণের মাংস খান আপনি হারামের মধ্যে যাবেন কেন তাহলে সেই আমার কথা অ্যাকসেপ্ট করবে হ্যাঁ আমার যেহেতু বিকল্প ব্যবস্থা আছে তাহলে আমি হারামের মধ্যে কেন যাব। আজকে সব জায়গায় সুদের উপরে ওয়াশ হচ্ছে কিন্তু আমরা মানুষকে সুদের বিকল্প ব্যবস্থাগুলো যদি দিতে না পারি এই মুসলিম মিল্লাকে সুদ থেকে বাঁচানো সম্ভব নয় ঠিক কিনা বলুন এটা প্রত্যেকের দায়িত্ব আমাদেরকে মানুষকে বিকল্প ব্যবস্থা বের করতেই হবে এটা আমরা বের করবো না এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে আজ থেকে হাজার বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন জোরে বলুন আল্লাহ পাক কি বললেন আহ্লাহ আল্লাহ পাক তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছে সুদের লেনদেনকে হারাম করে দিয়েছে ব্যবসাকে সুদের বিকল্প ব্যবস্থা কি করতে হবে ব্যবসা এটা কাদের জন্য যাদের আল্লাহ পাক টাকা দিয়েছেন সম্পদ দিয়েছেন তারা মানুষের সাথে তাদের টাকা বৃদ্ধি করার জন্য টাকাকে আরো বেশি বড় অ্যামাউন্টে নিয়ে যাওয়ার জন্য তারা সুদের কোনো লেনদেন করবে না তারা বিজনেস করবে কি করবে বিজনেস করবে এই পয়সাওয়ালা যারা আছেন ধন সম্পদশালী আপনাদের সুদের কারবারের বিকল্প ব্যবস্থা এটা হচ্ছে তিজারা বিজনেস বেচা কিনা এটা হালাল কিভাবে আপনি কাউকে একশো টাকা ঋণ দিয়েছেন ঋণের উপরে তাকে সুদ ধার্য করেছেন এটা রেবা হয়ে গেছে কি হয়ে গেছে রেবা আপনি একশো টাকার একটা পণ্য আপনি জাপান থেকে জাপান থেকে আপনি কি করেছেন আমদানি করলেন ইম্পোর্ট করলেন আপনি একশো টাকার পণ্যটা যদি বাংলাদেশের কোনো মানুষের কাছে কোন বিক্রেতার কাছে হাসি মুখে যদি দুইশো টাকাও বিক্রি করেন আপনার জন্য বাকি একশো টাকা অতিরিক্ত একশো টাকা হালাল হয়ে গেছে সোভান বলবেন না তা আপনি একশো টাকা দিয়ে আপনি দশ টাকার সুদ কেন কামেন আপনি বিজনেস করে একশো টাকা দিয়ে দুইশো টাকা দিয়ে কামান এটা আপনার জন্য হালাল আর উত্তম ব্যবস্থা জোরে বলুন সোহান আল্লাহ কারণ আপনি জাপান থেকে একশো টাকার যে জিনিসটা ক্রয় করেছেন এটা আমাদের দেশের মানুষের খুবই প্রয়োজন এই জিনিস ক্রেতা দেখার সাথে সাথে সেই দুশো টাকা দিয়ে খুশিতে নিয়েছে আপনি বললেন এটা দুশো টাকা সেটা আপনাকে জিজ্ঞেস করেন এটা কত টাকা দিয়ে ক্রয় করেছেন আপনি এটা ক্রয় করেছেন একশো আপনি তাকে বলেন আমি দুশো টাকা বিক্রি করব তাহলে সে যদি সেটা নিয়ে ফেলে হাসি মুখে তাহলে সেটা আপনার জন্য হালাল হয়ে গেছে ব্যবসা লাভও বেশি এবং সেটাতে কেউ হালালও তাহলে আমি যেখানে আমার ইনকাম কম আর যেটা শরীয়তে হারাম করেছে আমি সেদিকে কেন যাব আমাকে যেতে হবে কোথায় ব্যবসায় এবার আসুন ব্যবসার মধ্যে যেটা অতিরিক্ত টাকা এসেছে এটাকে বলে মুনাফা এটাকে বলে কি মুনাফা এখন আপনাকে বুঝতে হবে ব্যবসার মধ্যে বেশি টাকা আমি আন করেছি সেটা কেন হালাল হলো আর রেবা সেটা আমি কম ইনকাম করেও সেটা কেন হারাম হয়ে গেল এখানে কারণটা কি মূল রহস্যটা কি এটা হচ্ছে আপনি যখন কোনো ব্যবসা করলেন কোন একটা পণ্য আপনি ঢাকা থেকে এনে চট্টগ্রামে বিক্রি করলেন আপনি অন্য দেশ থেকে বাংলাদেশে আপনি পাইকারি খুচরা আপনি সেল দিলেন এখানে হালাল হলো কেন কারণ আপনার ব্যবসার ভিতরে আপনি এক নম্বর আপনি সেখানে আপনার মূলধন আপনার মূল টাকা আপনি ইনভেস্ট করেছেন নাম্বার কি ওয়ান দুই নম্বর হলো আপনি সেখানে শ্রম দিয়েছেন কি দিয়েছেন শ্রম দিয়েছেন আপনি সেখানে মেধা ব্যয় করেছেন গবেষণা করেছেন ব্যবসার জন্য আপনি সেখানে পরিশ্রম করেছেন সেখানে আপনার শ্রম রয়েছে তিন নম্বর হলো সেখানে ঝুঁকি রয়েছে কি রয়েছে আপনি চাইনা থেকে এক জাহাজ বোঝায় মাল বাংলাদেশে আপনি ইম্পোর্ট করতেছেন সেটা ওই জাহাজটা সাগরের মধ্যে ডুবে গেল আপনি ইন্স্যুরেন্স পাবেন সেটা অন্য কথা আমি সেদিকে যাচ্ছি না কিন্তু বাংলাদেশের মানুষ সবাই বৈঠক করে কি আপনাকে ওই যে জাহাজটা পানির ভিতরে ডুবে গেছে সবাইকে ওই টাকাটা সবাই মিলে মিশে চাঁদা করে কি শুট করবে করবে করবে না এটা আপনি একটা ঝুঁকি নিয়েছেন আল্লাহর ওপরে তাওয়াক্কুল করেছেন আল্লাহ আমার এই এক জাহাজ কোটি টাকার সম্পদ ডুবে যায় আল্লাহ আমি তো একদম পথের বিকারী হয়ে যাব আল্লাহ তুমি সহি সালামতে বাংলাদেশের জাহাজটাকে পৌঁছাইয়া দিই এখানে আপনি ঝুঁকি নিয়েছেন শ্রম দিয়েছেন আপনি টাকাটাকে ইনভেস্ট করেছেন চার নম্বর হলো এখানে একটা সেবা লুকিত আছে আপনার এই বিজনেস উদ্যোগের কারণে বাংলাদেশের মানুষ আপনার দ্বারা উপকৃত হয়েছে আপনি মানুষের উপকার করেছেন সেবা করেছেন এই ষাটটা কারণে আপনি ব্যবসার মধ্যে একশো টাকার পণ্য দুইশো টাকা বিক্রি করলো সরিয়ে তো বলছে যে আপনার একশো টাকা হালাল হয়ে গেছে আর আপনি সুদের দশ টাকা যে ইনকাম করেছেন সেটা হারাম হয়ে গেছে সুবাহ বলবেন না এটা হচ্ছে ব্যবসা আর একটা হলো কি সুদ আমরা দুই সাল নয় চব্বিশ সাল আসুক কোনো সমস্যা নেই আমাদেরকে এই অর্থনীতির এই সুদ থেকে আমাদেরকে সকলকে মুক্ত থাকতে হবে এক নম্বর উপায় বললাম কি ব্যবসা করবেন সুদ থেকে সকলকে কি থাকতে হবে বেঁচে থাকতে হবে আচ্ছা এবার হচ্ছে যারা গরিব আছে তারাই তো সুদের টাকা নেই তারা কি করবে কোরআন বলছে من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا الله يقبض ويبسط وإليه ترجعون আল্লাহ আকবর বলবেন না যারা গরিব আছে তারা যখন অর্থ সংকটে পড়বে আল্লাহ পাক বলেন আমি যাদেরকে টাকা পয়সা দান করেছি তারা গরিব মানুষকে বিনা সুদে তারা কার্জে হাসানা দেবে কি দেবে কার্জে হাসানা দেবে তাকে ব্যবসার জন্য এক লক্ষ টাকা দিবে কিন্তু এক লক্ষ টাকার উপরে কোনো অতিরিক্ত টাকা দার্য করে দেবে না আজকে জিজ্ঞেস করতে মন চাই আমি যখন একজন আলেম হই আমি নিজেকে সবসময় প্রশ্ন করি আমি আলেম হয়েছি আমি পৃথিবীতে কয়জন আলেম বানিয়েছি বা কয়জন আলেম বানাচ্ছি এটা নিজের বিবেকের কাছে প্রশ্ন আমি হাফেজ হয়েছি আমি কয়জন হাফেজ বানিয়েছি আপনি সফল বিজনেসম্যান কখন হবেন যদি আপনার মতো আপনি পৃথিবীতে আরো একশোটা সফল বিজনেসম্যান বানাতে পারেন তাহলে আমি মনে করব আপনি সফল বিজনেসম্যান ঠিক কিনা বলুন তাহলে এভাবে তো মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে মুসলিমরা গরিব থাকবে না এই উম্মাহকে আমাকে হারাম থেকে বাঁচানোর সব পন্থা কোরআন যেভাবে বলেছে আমাকে সে পথে চলতে হবে আমি সবসময় ধনী হয়ে থাকবো ভালো খাবো ভালো গাড়িতে চড়বো সবাই হেঁটে হেঁটে যাবে আমার দিকে তাকায় থাকবে ইসলাম সেটা নিষেধ করেছে টাকার অহংকার টাকার গৌরব ক্ষমতার গৌরব এগুলো সম্পূর্ণ নিষেধ আল্লাহ আমাকে একটা জিনিস দান করেছে আমি চেষ্টা করব আমার মতো আমি আর ভাইকে আমি আমার জায়গাতে নিয়ে আসব সেই জন্য ইসলামকে শক্তিশালী করে এবং দিনকে শক্তিশালী করতে পারে জোরে বলুন আল্লাহ কারজন হাসান আল্লাহ কি বলেন আপনি কোন গরিবকে এক লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি ক্রয় করে দিলেন তাকে বললেন গাড়ি ইনকাম দিয়ে আমার এক লক্ষ টাকা এক লক্ষ টাকা শুট করে তুমি কোনো বাড়তি টাকা দিবে না তুমি পুরো গাড়ির মালিক হয়ে যাবে আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা খামার করে দিব তুমি এই খামারে আমার টাকা শুট করে তুমি তোমার খামার তুমি মালিকানা হিসাবে সারাদিন তুমি সেটা বুক করবা সারা জীবন বুক করবা আমি তোমাকে একটা সেলাই মেশিন ক্রয় করে দিব তুমি এটা দিয়ে আমার কিছু কিছু আমার ঋণ শোধ করবে আর কিছু টাকা দিয়ে ফ্যামিলি চালাবে আমার ঋণ শোধ হয়ে গেলে তুমি মেশিনের মালিক হয়ে যাবা তুমি এই মেশিন দিয়ে সারা জীবন তোমার ফ্যামিলি চালাবে আমি তোমাকে একটা গাবি ক্রয় করে দিব এই গাবি দিয়ে তুমি চলবা আস্তে আস্তে আমার টাকাটা শোধ করে দিবে বাড়তি কোনো টাকা দিবে না আমার টাকা শোধ হয়ে গেছে আমি পেয়ে গেছি এবার তুমি সেই গরু দিয়ে তুমি সারা জীবন চলতে থাকবে গরু বাচ্চা দেবে আরো বাচ্চা দেবে আরো বাচ্চা সব তোমার কিন্তু আমার টাকাটা আমাকে মূলধনটা আমার কাছে দিয়ে দিবা এটার নাম হচ্ছে কি কর্জে হাসানা ইসলাম আমাদেরকে এই দারিদ্র বিমোচনের পথ দেখিয়ে দিয়েছেন আল্লাহ তালা কি বলেন যারা আমার বান্দামাদির মধ্যে যারা আল্লাহকে কর্জে হাসানা দিবে কাকে আল্লাহকে কার্যে হাসানা দিবে আল্লাহ বলেন আমি তার সম্পদ দ্বিগুণ করে দিব এক নবীর দরবারে দূরে চলে গেলেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহ আমাদের কাছ থেকে ঋণ চাই আমার দুটো বাগান আছে আমি আল্লাহকে একটা বাগান আল্লাহকে ঋণ দিয়ে দিলাম সুবাহ আল্লাহ বলবেন না সাহবের জিজ্ঞেস করছে ইয়ার রসুল আল্লাহ আল্লাহ কিভাবে ঋণ চায় আল্লাহ বলেন আল্লাহ ঋণ চাও মানে কোন গরিব মানুষ যদি সে কষ্ট করে তোমার কাছে ঋণের কাছে আসে তুমি যদি তাকে কার্যে হাসানা দাও বিনা সুদে যদি তুমি তাকে ঋণ দাও তাহলে আল্লাহ বলেন সেই স্বয়ং আমার গরিব বান্দাকে সেই কার্যে হাসানা দেয় নাই বরং সে আমার কুদরতি হাতে দিয়েছে কার কথা আল্লাহর কথা কোরআনে স্পষ্ট একাধিক আয়াত من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا আল্লাহ বলেন যখন আমার গরিব বান্দা বান্দিকে বিনা সুদে যখন সে কর্জা হাসানা দিল আমি আল্লাহ পাক আমার হাতে দিল আমি ওইটাই তার টাকাকে দ্বিগুণ করে দিব সেখানে আল্লাহ পাক বরকত দান করবেন আল্লাহ পাক তার সম্পদের মধ্যে দিন দিন তরক্কি দান করবেন এবছরে সে এক কোটি টাকার মালিক ছিল চব্বিশ সালে গিয়ে আমি আল্লাহ তাকে দুই কোটি টাকার মালিক বানিয়ে দিব আল্লাহ তালা আরো স্পষ্ট করতেছেন বিষয়টা আল্লাহ আপনি কোটি টাকা ইনকাম করবেন আপনার টাকার মধ্যে বরকত নাই মাস শেষে আপনি ঋণগ্রস্ত হন এটা কে করে কথা বলেন আল্লাহ করেন আল্লাহ আমাদের সম্পদকে সংকুচন করে কে আল্লাহ আপনি পাঁচ লাখ টাকা ইনকাম করলেন আপনি তো আর এখানে নাই চাঁদের সূর্য চাঁদ পেয়ে গেছেন কিন্তু দেখা গেছে আপনার উপর এমন বিপদ এসে গেছে এটা দশ দিনে শেষ হয়ে গেছে আল্লাহ পাঁচ হাজার টাকা বেতন ফ্যামিলিতে শান্তি আপনি সেখান থেকে মাস শেষে দেখা যাচ্ছে আরো পাঁচশো টাকা আপনার বেঁচে গিয়েছে ছোট বলুন সুহান এগুলো কার হাতে আল্লাহ আমাদের ধন সম্পদে সংকীর্ণ করেন আল্লাহ আমাদের দন সম্পদে বরকত দেন কে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এক নম্বর বলছিলাম সুদ থেকে বাঁচার উপায় ব্যবসা কে বলছিলাম সকলের মনে আছে ব্যবসা করবেন এখন অনেকে আছে ব্যবসার জ্ঞান অর্জন না করে বিজনেসের উপর কোনো লেখাপড়া নাই কমার্সের উপর কোনো লেখাপড়া নাই ফুটফুট করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে সে আর কয়দিন পরে দেয়ালেও হয়ে যায় আপনি ব্যবসা খোলা রাখেতে সেখানে জ্ঞান অর্জন করতে হবে আপনি বিনা বেতনে কোথাও গিয়ে আগে নিজেকে প্র্যাকটিস করেন অনুশীলন করতে হবে তারপর আপনি সমস্ত জ্ঞান অর্জন করে বিজনেসের সমস্ত জ্ঞান অর্জন করে তারপরে বিজনেসে নামেন আমরা এই মেহরাবে বসে বয়ান করি এর আগে আমরা বিশ তিরিশ বছর শুধু স্টাডি করেছি সুবাহ বলবেন না এখন তো ছোট ছোট বাচ্চারাই ওয়াজ মাহফিল গরম করে দিচ্ছে নাম দিচ্ছে শিশু বক্তা তোতা পাকের মতো ওয়াজ একটা মুখস্থ করে দিচ্ছে সে সেটাই বলতেছে হুজুকি হলে চলবে না আমাদেরকে একটা রিয়েল লাইফে চলে আসতে হবে বললাম সুদের বিকল্প ব্যবস্থা আহ্লাহুল আমাদেরকে ব্যবসাতে আসতে হবে আমাদেরকে কার্য হাসানাতে যেতে হবে বরকত দেবেন কে কে দিয়েছেন আমার কথা না কথা আল্লাহর কথা আল্লাহ আমি অন্য না যাচ্ছি না এবার আসুন আপনি যদি কর্জে হাসানার পরিবর্তে আপনি তাকে সুদমুক্ত ঋণ না দিয়ে যদি সুদের পর টাকা দিয়ে দেন সে তো আসছে অসহায় হয়ে আপনি সুদযুক্ত সেই টাকা নিয়ে সে কোনোদিন দারিদ্র বিমোচন করতে পারবে না সে আরো ঋণের উপর ঋণের বোঝা নিয়ে সেই একদিন দেশ থেকে পালিয়ে চলে যাবে আর না হয়তো সে আত্মহত্যা করতে বাধ্য হবে আপনি সেই আসলে দুঃখ নিয়ে আপনি তার উপরে সুদের বোঝা দিয়ে তার দুঃখটা বাড়াই দিলেন না কমাই দিলেন বাড়াই দিলেন এই জন্য আমার রাসুল বলেন বিদায় হজের বাসনে আমার উন্নতের মধ্যে আমি সুদকে হারাম করে দিয়েছি আমার চাচা আব্বাসের সমস্ত সুদকে সুদের লেনদেনকে আমি রহিত করে দিয়েছি এই সুদের লেনদেনে আমার উন্মত কোনোদিন ভালোভাবে তারা পৃথিবীতে চলতে পারবে না কোরআন যেটা বলে সেটাই হলো সত্য এই জন্য আজকে সারা পৃথিবীর যারা ধনী রাষ্ট্র ধনী হচ্ছে গরিব রাষ্ট্র শুধু গরিবে হচ্ছে ঠিক কিনা বলুন যদি আমরা সেই সুখ থেকে যদি ফিরে আসতে না পারি তাহলে তেইশ সাল নয় চব্বিশ সাল নয় সামনে যত দিন আসবে ততই বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে ঠিক কিনা বলো আমার কথায় কষ্ট পেলে আমাকে মাফ করবেন আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই মানুষের সুখে চালার জন্য ব্যাংক দিন দিন বাড়তেছে না কমতেছে কথা বলুন আমি ব্যাংকের বিরুদ্ধে বলতেছি না ব্যাংক দিন দিন বাড়তেছে কি জন্য আমাদের অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য ঠিক কিনা বলুন এখন আমরা কি মুক্তি পাচ্ছি না কথা বলেন না জিনিসের দাম বাড়তেছে না কমতেছে আমাদের জীবনযাত্রা যারা ফ্যামিলি চালাচ্ছে তারাই জানে তারা কিভাবে ফ্যামিলিটাকে টেকেল দিচ্ছে সকলকে ওই কোরআন এবং হাদিস আমার নবী রহমতুল্লিল আলমিনের সে আদর্শে আমাদেরকে যেতে হবে ঠিক কিনা বলুন এবার আসুন ইসলামে এই সুদ থেকে বাঁচার জন্য আমাদেরকে কি দিয়েছে জাকাতের বিধান দিয়েছে কি দিয়েছে জাকাতের বিধান আপনি আপনার মুসলিম ভাই বোনকে গরিবদেরকে আপনার সম্পদের হিসাব করে চল্লিশ ভাগের এক ভাগ আপনি দান করে দিন এটা তাদের হক এটা ইসলামের ফরস বিধান ঠিক কিনা বলুন ফরস বিধান দিয়েছে এরপরেও কেন আমরা শুধু যাব এই জাকাত প্রত্যেককে আমাদেরকে ঠিকভাবে আদায় করতে হবে আমি জানি না আল্লাহ পাকে যে হিসাব আছে মানুষকে সম্পদ কাউকে দেন কাউকে দেয় না এখানে আল্লাহর একটা হিসাব আছে ইন আল্লাহ হিসাব আল্লাহকে হিসাব করার জন্য কম্পিউটার লাগে না কালকুটার লাগে না আল্লাহ পাকের কোন ফায় এখন হিসাব হয়ে যায় আল্লাহ পাক ধনীদেরকে এমন সম্পদ দান করেন তারা যদি ঠিকভাবে জাগাত আদায় করে পৃথিবীতে কোনো গরিব থাকবে না এটা এটা নিজাম কার আল্লাহর নিজাম আল্লাহর হিসাব আল্লাহ মানুষের কষ্টের বাইরে মানুষের শক্তির বাইরে আল্লাহ কোন বিধানকে আল্লাহ বান্দাবাদের জন্য চাপিয়ে দেয় নাই দেয় নাই দেয় নাই কুরার কসম করে বলবো দেয় নাই আজকে অভাব কেন আমার মনে হচ্ছে প্রত্যেকটা দলি আপনাদেরকে বলছি না সারা পৃথিবীতে সারা বাংলাদেশে সারা মুসলিম কান্ট্রিতে যারা মুসলিম দলিরা আছেন প্রত্যেকে যদি তাদের জাকাতের টাকা যদি গরিবদেরকে সুন্দরভাবে যদি পৌঁছে দিত আমার মনে হয় না কোন গরিব পৃথিবীতে মুসলিম গরিব থাকবে আজকে কাতার দেখেন একটা মুসলিম রাষ্ট্র আল্লাহর সেই ঠেলের খনি গ্যাসের খনি টাকা দিয়ে আজকে বড় বড় কোটি টাকার স্টেডিয়াম সাজাচ্ছে আর পৃথিবীতে মুসলমান না কে মরছে আজকে আমাদের কান্না আসে কাতারের আস্তে স্টেডিয়াম দেখে চোখের পানি আসে যুবক আর তুমি সেই স্টেডিয়াম দেখে নাচানাচি করছো কি মজা করে খেলা দেখবে সে হাফ প্যান্ট পরা কাবিরা গুনার শেখ খেলা তুমি দেখবে তুমি তো অপেক্ষায় আছো টেলিভিশন কেনার হিড়িক শুরু হয়ে গেছে খেলা দেখার জন্য আজকে আমাদের আবেগকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের ইসলামকে কোথায় নিয়ে যাচ্ছে আজকে আমরা ব্রাজিল নিয়ে পাগল হয়ে গেছি আজকে আমরা আর্জেন্টিনা নিয়ে পাগল হয়ে গেছি আজকে আমার মুসলমান আমার গরিব মুসলিমের খবর আমার কাছে নাই আল্লাহর কাছে হিসাব দিতে হবে কাছে হিসাব দিতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কাতার করুক আর সৌদি আরব করুক মুসলমানদের প্রতিটি সম্পদের ভিতরে গরিবের হক আছে আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করে বললেন গরিবকে ঘাট ধরে ধাক্কা না দিতে বলেছে আজকে এই মধ্যপ্রাচ্যে আমার মুসলমান ভাইরা শত শত মুসলমান ভাইয়েরা জেলের ভিতরে আজকে বন্দি আছে কারো পতাকা নাই কারো পাসপোর্ট নাই কারো এই সমস্যা কারো সেই সমস্যা সমস্ত আইন আমার গরিব বাংলাদেশ মুসলমানদের উপর চলতেছে মুসলমান মুসলমানের হাতে দিত আজকে কেন আমি আমেরিকার বিরুদ্ধে হুঙ্কার দেব চীনের বিরুদ্ধে আমি হুঙ্কার দিয়ে লাভ কি মুসলমানের হাতে মুসলমান নির্যাতিত ঠিক কিনা বলুন সারা পৃথিবীতে মুসলমানদের দুর্দিন চলছে ইসলামের সেই নৌকা ডুবে যাচ্ছে আলেমদের কথা আজকে কেউ শুনবে না সবাই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে সবাই পাগল আল্লাহ তুমি আমার যুবকদেরকে হেদায়ত করুন আল্লাহ তুমি তাদেরকে সালাউদ্দিন আইবের সেই চিন্তা তুমি তাদেরকে দান করো ইসলামের বিজয় ব্রাজিলের পতাকা দিয়ে ইসলাম বিজয় হবে না কাতারের স্টেডিয়াম দিয়ে ইসলামের বিজয় হবে না গতকালকে আমার চোখে পড়েছে একজনে নিউজ করতেছে কাতারের সেই বিশ্বকাপ ফুটবল ম্যাচের মাধ্য দিয়ে নাকি ইসলাম প্রচার করতেছে সাধারণ মানুষ আবেগে এগুলো এগুলোতে আবেগ আপ্লুত হয়ে যায় ইমোশনাল হয়ে যায় কেন দেওয়ালের মধ্যে কোরআনের আয়াত ইংরেজিতে ট্রান্সলেশন করে সাজিয়ে দিয়েছে সেখানে নাকি ইসলাম প্রচার করছে তুমি সেখানে বিশ্বাখানা খুলবে সেখানে তুমি জানার আড্ডাখানা খুলে তুমি সেখানে কিসের ইসলাম প্রচার করতেছো তোমাকে তো সর্বপ্রথম এই বেহায়াপনার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা উচিত ছিল তুমি এদিকে বেশাখানা খুলেছ তার পাশে কোরআন আয়াত সাজিয়ে দিয়েছ কোরআনের সাথে চরম বিয়াদপির সামিল আপনি দেখান হজরত আবু বকর ইসলামকে সেভাবে সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছে হজরত উমরের ইসলাম দেখুন হজরত ওসমানের ইসলাম দেখুন হজরত আলীর ইসলাম দেখুন হজরত উমর আব্দুল আজিদের ইসলাম দেখুন আজকে তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করি তাদের পথে যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে তোমার ইসলাম ঠিক আছে তোমার রাষ্ট্র পরিচালনা ঠিক আছে আর না হয়তো আল্লাহ পাক বলেন আল্লাহর সেই যেই বিধান নাজিল করেছেন ওই বিধান মতো কেউ যদি রাষ্ট্র পরিচালনা না করে সেই জালিম হয়ে গেছে আল্লাহর বিধান মতো যে রাষ্ট্র পরিচালনা করবে না সে কাফের হয়ে গেছে আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না সে ফাসিক হয়ে গেছে বললাম সেই সুদ থেকে বাঁচার জন্য আমাদেরকে বিজনেস করতে হবে বিজনেস করতে হবে আমাদেরকে বিনা সুদে আমাদেরকে কার্যে হাসানা ঋণ দিতে হবে সম্পদের বরকত দেবেন কে আল্লাহ এরপর আমাদেরকে জাকাত ঠিক মতো আদায় করতে হবে এরপর আমাদেরকে জাকাত দেওয়ার পরেও আরো অতিরিক্ত মানুষকে দান করতে হবে কি করতে হবে দান যে দান করবে ওই দানের কারণে আল্লাহর গজব আল্লাহর গজব ঠান্ডা হয়ে যায় কেউ যদি দান করে কারো করে যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান সেই যদি দুই হাতে যদি দান করে আল্লাহ তার সমস্ত রাগকে ঠান্ডা করে ওই বান্দার উপর রহমতের ফয়সলা করেন আল্লাহ পাক আমাদেরকে সকলকে ইসলামকে নিয়ে বুঝবার তৌফিক দান করুন তেইশ সাল নয় আর ভয়ঙ্কর সময় আসলেও আল্লাহ পাক আমাদেরকে দুই পায়ে খাড়িয়ে আমার নবীর সুন্নাতকে আমাদের গলার মালার মতো পরিয়ে তাকা তৌফিক দান করুন এবং অর্থনীতির সবচেয়ে বড় মেরুদণ্ড হচ্ছে আল্লাহ একটা সাথ মধ্যম অবলম্বন করতে হবে আমাদের ফ্যামিলির ব্যয় যদি আমরা মধ্যমে থাকি আপনাকে ফকির হতে হবে না ভিক্ষার তালা নিয়ে রুড়ে রুড়ে ঘুরতে হবে না ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তো অভিজ্ঞান করুন